কৃষ্ণ বল বল বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই এই শিক্ষা দিয়া নিচ্ছে নেছে গৌরনীতাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেছে গৌরনীতায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই পিছে মায়ার বসে যাচ্ছ ভেসে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবা আর দুঃখ নাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে ঝরবে আঁকি বলি তাই কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে ঝরবে আঁখি বলিতায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই কৃষ্ণ বলো সঙ্গে চলো রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই জীবন ও নাম গায় যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই কৃষ্ণ বল বল বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেছে গৌর নিতাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেছে গৌর নিতায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবার পিছে মায়ার বসে যাচ্ছ ভেসে পিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই কৃষ্ণ বল বল বল রে সবা জীব কৃষ্ণ দা দুঃখ নাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই যাবে পুলক হবে ঝরবে আঁখি বলি তাই কৃষ্ণ বলবে যাবে পুলক হবে ঝরবে আঁখি বলি তাই রাধা কৃষ্ণ বল বল রে সবা कृष्ण बल बल बल रे सवा कृष्ण চলো এই মাত্র ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবা যায় সকল বিপদ বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় রাধা কৃষ্ণ বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেছে গৌরণী তাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেছে গর্ণিতায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই আছে মায়ার বসে যাচ্ছ ভেসে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবা রাধা কৃষ্ণ বল হবে ঝরবে আঁকি বলি তাই কৃষ্ণ বলবে যাবে পুলক হবে ঝরবে আঁকি বলি তাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল সকল রে সবার রাধা কৃষ্ণ বলো বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই অকাল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বাবা